Hi guys welcome back to my channel চলে এসেছি ভিক্টোরিয়ায় ব্রততি আর অনেকে আছে এই আবির কোথায় আবির আমার বর ওদিকে অনি <laughs> এখানে মানুষের প্রেম কীর্তি দেখতে আসেনি প্রশান্ত দা আগে আছে ওই আগে লাল জামা দেখতে পাচ্ছ আগে লাল জামা জানে না দেখতে এই ব্রত দিয়ে আয় না বাবা বদুদি পেছনে এবার শুরু করলাম আমাদের আর একটা ব্লগ হায়দ্রাবাদের ব্লগটা আজকে আপলোড করবো দেন এই ব্লগটা কালকে বা পরশু যাই হোক দেখতে থাকো এ ভাই এর তো বসার জায়গা পেলো না দেখো না ভাই জুম করো না জুম করো লাল টুকটুকে একদম <laughs> এত জায়গা থাকতে জায়গা রে পোষা চলো না ভাই চলো না কি কি কি সবাই হবে না ওখানে মাছটা আছে মাছটা হ্যাঁ। ওখানে বসবো একদম বসে ওখানে <laughs> ওদিকে জায়গা পাবি না বলছি তো পাবি না এখনো এদের ডিসকাশন হচ্ছে আমরা কোথায় যাব না যাব এরকম সবাই বসে আছে ওখানে আমি সন্দীপ হ্যাঁ, <laughs> এখানে প্রশান্তদা কথা বলছে ও সুবর্ণ ওকে হোয়াটসঅ্যাপে পাঠাতেই চাই আচ্ছা, ও বাবা আরে কি করব মানে সুবর্ণতে দিয়ে রে সুবর্ণ যাব না তো দেখো সেটাই হ্যাঁ না না না না মাথা খারাপ ভাই এরা তো বসে আছে কি করবো না করবো কে জানে দেখা যাক ফাইনালে ফাইনাল দেখা যাক এই তোমাকে মেসেজ করেই যাচ্ছে দেন জানাচ্ছি ফাইনাল ডেস্টিনেশন কোথায় হয়েছে বা হবে হ্যাঁ। তোমাদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই তুমি চলো হ্যাঁ, সেন্সর দিয়ে দেবে হ্যাঁ আমি সমস্ত কিছু ইয়ে দিয়ে দেবো বিপ সাইন দিয়ে দেবো ওটা কৌশিকের নাক ডাকাটা আপলোড করে দিয়েছে আরে কৌশিকের নাকে আমি ডাকে তো ঘুমাতেই পাইনি আমি <laughs> রাত্রি চিন্তা করে উঠে বুঝছি নাক ডাকে বলো তুমি দিয়ে পারো এই আবির সামনে আয় না এই সাবি আবির বাবা বিজে খাবো সরি সাধু পুরুষ সবাই না এখানে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটাই হ্যাঁ, এই পার্সেন্ট মদকে দেখা দেখা এই যে আমাদের দাদা <laughs> কি দেখো এই কাকে পছন্দ ছিল ওই মেয়েটাকে অনির্বাণের হ্যাঁ, হ্যাঁ, এই এরকম বাজে চয়েস কেন রে ভাই আমি নাচটা তো সঙ্গীতার না তো লাস্ট অব দি ফাইনাল হলো বেরিয়ে গেছে ভিক্টোরিয়া থেকে কেউন ঝড় কেউন ঝড় না আচ্ছা, কেওনঝড় বেরোবো এবারে কোন দিকে তো এখন এরা সব চা খেতে ঢুকছে এই কেওনঝড় তো হ্যাঁ, এই আবির কোথায় কোথায় পেছনে ও এই আবির ভাই আয় তো যাই চা খেতে যাই চা খেয়ে এখন কোনো জায়গায় একটা খেতে ঢুকবো দেন বাড়ি তো ভিক্টোরিয়া থেকে এখন আমি রয়েছে এরকম নন্দনে আমি নন্দনে এর আগে কোনো দিনও আসেনি ফার্স্ট টাইম আমি এখানে এলাম ওখানে খাই এখানে এখন এরা কোনো ডিসাইড করে যাচ্ছে এরা কোথায় যাবে না যাবে কি ডিসাইড করছো চলো বেরোনো যাক কোথায় বেরোবো খাবো না কিছু এরা জানে এই এ কিছু খাবি না নাকি খেতে তো হবে খাবো তো চল কিছু খেতে হবে না নাহলে পাগলে যাবো এখানে ফটো ফটো তুলেছে ফটো আরে বাহ এবারে ফটো ফটো তোলা হলে এবারে খাবো আমার খিদে পেয়েছে এই আবির কোথায় যাবো এই দেখে দেখে পড়বে সবাই জায়গা না যাই হোক হ্যাঁ, হ্যাঁ এতক্ষণ পর পার্ক স্ট্রিট ঘুরে আমার বসে আছে অনির্বাণ অনির্বাণ আর ইয়ে আবির গেছে ওয়াশরুমে আসু কি খাবে দেখি আমি আচ্ছা, এরা তো এখন নিজেদের খেতে ব্যস্ত আর আমি শুধু খাবো আমার খাবার চাই নেবোটা কি বুঝতে তো পারছি না দেখা যাক রিসার্চ করি দেন পরে ব্লগে দেখাচ্ছি সরি খেতে খেতে ভুলে গেছে ব্লগ করতে হবে খাওয়া হয়ে গেছে শেষ তখন খাচ্ছে চিলি চিকেন না না না না চিকেন একাই একজনই খাচ্ছে নাকি চিকেন আর ফিশ ফিঙ্গার চিকেন আর ইয়ে স্টেকটা বা বাকি আরো অনেক কিছু আছে কি অনির্বাণ নেশা চললো এই অনির্বাণ নেশা গেল নেশা চললো না না নেশা চলেনি আমার কি এক শিপে নেশা চলে যাবে নাকি এতটাও আমি না তাহলে আবির এই ওর এক ছিপিতে নেশা চড়ে না তাহলে কি হবে হালকা খাচ্ছি চড়ানোর জন্য না হালকা চড়ানোর জন্য ঠিক আছে তাহলে এই লাগে লাগিয়ে বেড়াবো <laughs> একটুখানি খাই হ্যাঁ এই খাচ্ছি বাবু ঠিক আছে আরে সিমরা লেভেলে খাও ভাই লেভেল কি লেভেল আমাদের কোনো লেভেল আছে নাকি হ্যাঁ তোমাদের লেভেল বলো লেভেল আছে হ্যাঁ ইস এক একজনের লেভেল দেখো তো খুব ঢুকে বসে আছে না আর এটা তো কিছুই না এটাকে তো আমি লিমিটে খাচ্ছি এক একজনকে দেখো এমন খাওয়ান খেয়েছে যে ঢুকিয়ে বসে আছে না গো সত্যি মানুষ পারে বটে অনেকবার ও ছাড়ো এই দেখো চলে এসছে খাবার এটা নিয়েছি চারটে চিকেন স্টেক বাকিগুলো দেখাতে পারলাম না সরি সবকিছু পেটে আছে ট্রাই করেছিলে আমি আমি করি না ফার্স্ট টাইম করছি বিফ এই জামা ওটা ট্রাই করি দেখাতে মাশরুম দেয়নি এই বাবা আমার দেয়নি তারপর এগুলো উঠিয়ে দিয়েছে ভাই আর আসুন না যাই হোক দেখো টেস্টি লাগছে খাই এই আবার বাড়ি যেতে হবে কারণ মায়ের শরীর খারাপ প্রচন্ড ভাই এক্ষুনি ফোন করে বললো ওই জন্য